ভ্রমণ করতে কারি নাহি ভালো লাগে ভ্রমণ আমাদের মনকে করে চাঙ্গা শরীরকে করে সতেজ তাই তো আমরা ছুটে চলি বারংবার দেশ দেশান্তরে পাহাড় পর্বতে বন্ধুরা আজকে আমাদের সুনামগঞ্জ টাঙ্গুরা হাওরের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব তো উপস্থাপন করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা যেন আমাদের ফ্যামিলিকে নিয়ে বা আমরা নিজেরা একা যেভাবে হোক বন্ধুবান্ধব নিয়ে বছরের নির্দিষ্ট একটা সময় যেন ঘুরতে বাইর হই আসলে সত্যি কথা বলতে কি ঘুরলে মন মানসিকতা অনেক ভালো থাকে শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে কর্ম পরিবেশ ভালো থাকে কাজে মন বসে এজন্য আমরাই আমাদের বন্ধুবান্ধব কলিগ যারা আছে এদেরকে নিয়ে আমরা বারবার ছুটে চলি দেশ দেশের বাহিরে দেশের ভিতরে আমাদের দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো আমাদের তিন পার্বত্য অঞ্চল সিলেট তারপরে উত্তরবঙ্গ ঢাকা শহরের আশপাশ অনেক জায়গা আছে যা আমরা অনায়াসে ঘুরতে পারি তো আপনাদের উদ্দেশ্যে অনুরোধ হলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের দেশকে আগে দেখার জন্য নিজের দেশকে ঘুরে শেষ হইলে দেশের বাইরে ঘুরতে পারেন তো আজকে আমরা আমাদের যেই টাঙ্গুরা হাওড়ে সুনামগঞ্জের দ্বিতীয় পর্বে শুরু করব আমরা এখন যাব বারেক্কা টিলায় বারেক্কা টিলার বিশেষত্ব হচ্ছে এই টিলার উপরে দাঁড়িয়ে জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা বালুচর গুলো খুব স্পষ্ট দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের বর্ডারটা হচ্ছে বারিকে টিলার সাথে এখানে বাংলাদেশ এবং ভারত দুই ভাগ হয়ে গেছে এখানে সীমান্ত ফিলার আছে খুবই কাছাকাছি যদিও এখানে বিএসএফ ছিল না আমরা সীমান্তে জিরো পয়েন্টে এসে ছবি তুললাম মজা করলাম সবাই মিলে সুন্দর সবুজ গণবন আছে ঢুকে যাচ্ছে এখান থেকে মেঘালয় রাজ্যে পাহাড়গুলো খুব স্পষ্ট দেখা যায় সারি সারি সবুজের পাহাড় মন কেড়ে নেয় আমাদের খুব সৌন্দর্য মন্ডিত একটা জায়গা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা সুনামগঞ্জ আসবেন টাঙ্গুরা হাওয়ার ভ্রমণ করতে আসবেন আপনার ভ্রমণের তালিকা অবশ্যই বাড়ি কেটিলে রাখার চেষ্টা করবেন

তো আমরা শিমুল বাগান দেখার আগে আমাদের ট্যুর অপারেটররা আমাদেরকে কিছু সময় দিয়েছেন গোসল এবং দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা এই সময়টা খুব উপভোগ করব জল খেলি খেলব তারপর আমাদের যে টলার আছে টলার থেকে লাভ দিয়ে নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে আনন্দ বাগাবাগি করে নিয়েছি আমরা এখানে আসলে ট্যুর অপারেটররা চারটা টলার নিয়ে আসছেন এখানে আমরা কারোর সাথে কেউ পুরো পরিচিত না এক একজন এক এক জায়গা থেকে আসছি আমরা কিন্তু এখানে এসে সবাই একটা ফ্যামিলির মতো একটা পরিবারের মতো হয়ে গেছি আমরা সবাই সাথে সবাই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে চব্বিশ ঘন্টা হয় না কিন্তু এর মধ্যে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি এই জল কেলি এবং নিজেদের মধ্যে ঘোরাঘুরি তো আপনাদেরকে আরেকটা বিশেষ অনুরোধ হচ্ছে যারা টাঙ্গুরা আসবেন বর্ষা বিশেষ করে বর্ষাকালে আসবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন অনেক সময় দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য সাথে করে লাইফ জ্যাকেট নিয়ে আসাই ভালো তবে আমাদের ট্যুর অপারেটর যারা আছেন ওনারা প্রতিটা টলারে নির্দিষ্ট সংখ্যক লাইফ জ্যাকেটের ব্যবস্থা করছেন আমরা যারা নদীতে গোসল করতেছি যারা সাঁতরাচ্ছি অনেকে সাঁতার জানি না কিন্তু বেশি দূরে গেলে তখন দেখা যাচ্ছে পানির মধ্যে আর দাঁড়ানো যায় না হ্যাঁ, এখানে পানি অনেক গভীর সেক্ষেত্রে যারা সাঁতার যায় না তাদের জন্য এটা খুবই বিপজ্জনক অবশ্যই আপনারা মাথায় রাখবেন টাঙ্গুরা হাওয়ার যারা আসবেন তারা সাথে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন আর যারা সাঁতার জানেন না তারা অবশ্যই সতর্কভাবে চলবেন সাঁতার জানে এরকম লোকের সাথে পানির মধ্যে থাকবেন এখন খুবই এটা আসলে এটা অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের আমাদের মধ্যে

বা সুনামগঞ্জ আসেন তারা অবশ্যই শিমুল বাগানটা ঘুরে যাবেন কারণ এখন যদিও বর্ষাকাল শিমুল বাগানে শিমুল ফুল নাই কিন্তু শীতকালে প্রচুর শিমুল ফুল ফুটে এখানে অনেক ভ্রমণ প্রিয়সুরা শীতকালে ছুটে আসে এই টাঙ্গুরা হাওরে তবে অবশ্য ভিডিও করছি আমি ইরের লিলিপুটির দল তোরা যাইস কই

সেইটি যেখানে চুনা পাথরের পাহাড় নীল জল অনেকে এটাকে এক একজন এক এক নাম দিয়ে থাকেন এটা সাধারণত আমাদের যে ট্রাভেলাররা ওনারা এটাকে নীলাদ্রি বলে অনেকে বাংলার কাশ্মীর বলে কারণ হচ্ছে এক সাইড পাহাড় ভারতের সুন্দর সারি সারি পাহাড় পাথুরি পাহাড় এর সাথে বাংলাদেশ বর্ডারের ভিতরে একটা লেক আছে চুনা পাথরের লেক লাইমস্টোন লেক যেটাকে আমরা বলি এটা হচ্ছে নীল জল আর এক পাশে ছোট ছোট বাংলাদেশের টিলা আছে টিলাগুলো নিউজিল্যান্ডের ভূমির মতো সবুজ দেখতে খুবই সুন্দর লাগে আমাদের নেক্সট গন্তব্য নীলাদ্রি বন্ধুরা আমরা আপনাদেরকে পরবর্তী পর্বে তৃতীয় পর্বে নীলাদ্রি এবং কাঙ্গুরা হাওর নিয়ে আমাদের পরবর্তী পর্ব উপস্থাপন করব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ